আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে যে সম্পদ যে দৌলত দান করেছেন সবচেয়ে দামি সম্পদ হল ইমান আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেছেন কারণ ইমান নিয়ে যদি কোনো রকমে আমি দুনিয়া থেকে যেতে পারি তাহলে আমরা জানি যে এই দুনিয়ার সাথে আরও দশটি দুনিয়া অ্যাড করলে যোগ করলে যে পরিমাণ বড় হবে অর্থাৎ এগারোটি দুনিয়া এক দুনিয়ার সাথে আরও দশটি যোগ করলে কত হয় দশ আর এক এগারো এগারোটি দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তারা দান করবেন এটা হলো সবচেয়ে ছোট জান্নাত এই জান্নাত হলো একদম জান্নাতিদের মধ্যে সবচেয়ে গরিব যে জান্নাতিদের মধ্যে সবচেয়ে গরিব যে হবে সে এগারো দুনিয়ার সমান জান্নাত পাবে আর যে আরো বেশি ন্যাক আমল করবে সোয়াব নিয়ে যাবে তার জান্নাত আরো বড় হবে তার জান্নাতের কোয়ালিটি আরো মানসম্মত আরো উন্নত হবে যে কোনো জিনিস বাজারে কিনতে গেলে দেখা যায় একই জিনিস দেখতে একই রকম লাগে কিন্তু একটার দাম একশো টাকা একটার দাম পাঁচশো টাকা এর মধ্যে বেশ কম আছে একই জিনিস একই কাজ করে কিন্তু দামের মধ্যে বেশ কম ঠিক তেমনিভাবে জান্নাতিদের এরকমভাবে কোয়ালিটি হবে জান্নাতের কোয়ালিটি হবে আমল হিসাবে এখলাস হিসাবে ইমান হিসাবে যার যত বেশি এখলাস হবে ইমান যার যত বেশি মজবুত হবে আমল যার যত বেশি হবে তার জান্নাতের কোয়ালিটি তার জান্নাতের মান আরও বেড়ে যাবে দামি হবে দামি জান্নাত হবে যেরকমভাবে আমরা দেখি দুনিয়ার মধ্যে এক দেশের টাকা অন্য দেশে চলে না বাংলাদেশের টাকা নিয়ে আপনি ইন্ডিয়ায় গেলে ওইখানে চালাতে পারবেন কোনো দোকানদার এটা নেবে ওইটাকে আমাদের বাংলাদেশি টাকাকে ইন্ডিয়ান রুপি বানাতে হবে লন্ডন আমেরিকায় গেলে ডলার পাউন্ড টাকাকে কি করতে হবে ডলার বানাতে হবে পাউন্ড বানাতে হবে যে যে দেশে যাবেন ওই দেশের টাকা এটা রূপান্তরিত করতে হবে ঠিক তেমনিভাবে দুনিয়া থেকে যখন আমরা আখেরাতে চলে যাব তো আখেরাতে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কোনো ধরনের কোনো টাকা কোনো ধরনের সোনা রূপা ওইগুলো ওই আখেরাতের জিন্দগিতে চলবে না অচল আখেরাতের জিন্দগিতে এগুলো হলো অচল এজন্য বিভিন্ন আয়াত আল্লাহ পাক রাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে এই মর্ম বলে দিছেন যে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে যদি জাহান্নামী চায় ওই জাহান্নামী যদি চায় দুনিয়া এবং দুনিয়ার সমান আর ওই পরিমাণ সম্পদ দিয়ে অর্থাৎ ঘুষ দিয়ে যে দুনিয়া এবং দুনিয়ার সম পরিমাণ পুরা দুনিয়া দিয়েও এবং এই দুনিয়ার সম পরিমাণ আরেকটা দুনিয়া দিয়েও যদি চায় সে জাহান নাম থেকে বাঁচতে তাহলে সেখানে এইগুলো কাজ হবে না সেখানে এই সমস্ত সম্পদ দুনিয়ার সমস্ত সম্পদ হবে অচল কোনো কাজ হবে না এই দুনিয়া থেকে আমাদেরকে কি নিয়ে যেতে হবে ইমান আর আমল অর্থাৎ সোয়াব আমরা যত বেশি সোয়াব কামাবো যত বেশি সোয়াব আমরা কি করব অর্জন করব ওই আমার সোয়াবটা আখেরাতের ব্যাংকে জমা হচ্ছে যখন কেউ বিদেশ যায় দেশ থেকে বিদেশ যায় সেখানে কি করে সে মেহনত করে মজদুরি করে লেবারি করে অনেক ধরনের অনেক কাজ করে বিভিন্ন দেশে কেউ কাতারে কেউ দুবাই কেউ লন্ডনে কেউ আমেরিকায় বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে কি করে জায়গা জমি বিক্রি করে ওই দেশে যায় সেখানে গিয়ে মেহনত করে দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করে আর বাড়ির জন্য অর্থাৎ দেশের বাড়ির জন্য সে কি করে টাকা সঞ্চয় করে ব্যাংকের মধ্যে জমা করে যখন সে বাড়িতে আসবে যাতে এই টাকা তার কি হয় কাজে আসে ঠিক তেমনিভাবে আমাদের আসল বাড়ি মূল বাড়ি হলো জান্নাত মুমিন মুসলমানদের মূল বাড়ি কোথায় সমস্ত মানুষের মূল বাড়ি হলো জান্নাত সে মুমিন হোক আর কাকির হোক মূল বাড়ি তো জান্নাত আল্লাহ তালা প্রত্যেক মানুষের জন্য এক একটি জান্নাত বানিয়ে রাখছে প্রত্যেক মানুষের জন্য এক একটি কি করছেন জান্নাত বানিয়ে রাখছেন যে তুমি দুনিয়াতে এসে জান্নাতের কাজ করবে জান্নাতি কাজ করবে তাহলে তোমাকে এই জান্নাত দেওয়া হবে আর যদি জান্নাতি কাজ না করে কেউ মুসলমান হলো না মুমিন মুসলমান হলো না সে কাফির মুশরিক হয়ে গেল তাহলে তার জন্য তো জান্নাত ছিল তার জন্য কি ছিল জান্নাত বানানো আছে যদি সে কি করে মুমিন মুসলমান হয়ে নেককার হয়ে দুনিয়া থেকে যায় তাহলে তাকে জান্নাত দেওয়া হবে যদি না যায় তাহলে এই জান্নাত সে পাবে না তাহলে এই বিশাল অনেক অগণিত জান্নাত খালি পড়ে থাকবে কাদের ওই যে কাফির মুশরিক যারা দুনিয়াতে আছে বর্তমানে তার দেখা যায় মুসলমান থেকে তাদের সংখ্যা কয়েক গুণ বেশি মুসলমান যে পরিমাণ তার চেয়ে কি যদি মুসলমান হয় দেড়শো কোটি তাহলে দেখা যায় কাফের মুশরিকরা আছে সাতশো কোটি উদাহরণ তাহলে কয়েক গুণ বেশি না তাহলে তাদের জান্নাতগুলো সব খালি তারা তো জান্নাতে যেতে পারবে না তাহলে এই জান্নাত কি হবে আল্লাহ তালা এই জান্নাত সমস্ত জান্নাত কি করবেন মুমিন মুসলমানদের মধ্যে বন্টন করে দিয়ে দেবেন সব আমাদেরকে দিয়ে দেবেন যাও এই যে খালি জান্নাত রেখে লাভ নাই এগুলো তুমি দিয়ে যাও এই জন্য প্রকৃত মুমিন যে রসুল করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ ফরমান লাশবাউল মুমিনু খাইরান মুমিনরা প্রকৃত মুমিন যে সে নেক আমল করার করতে করতে সে তৃপ্ত হয় না মানে তার সে চায় আরো বেশি নেক আমল করবে মানে তৃপ্তি হয় না আরো বেশি চায় আরো আরো বেশি নেক আমল করতে চায় নেক আমল করতে করতে তার সীমানা কোথায় জান্নাত সে জান্নাতে পৌঁছে যায় কিন্তু সে আরো নেক আমল করতে চায় আরো নেক আমল করতে চায় তার পেট পড়ে না নেক আমলে তার কি হয় না পেট পড়ে না মানে কি মানে সে খুব বেশি নেক আমল করতে চায় সে খুব বেশি নেক আমল করে আর এই নেক আমলের মধ্যে একটি নেক আমল হলো রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের উপর দরুদ পাঠ করা দরুদ পড়া দরুদ শরীফের আলোচনা চলছে গত জুমায় আমভাবে কিছু দরুদ বলা হয়েছে যে কোনো দরুদ পড়লে বিভিন্ন ফজিলত আজকে আল্লাপাক রাবুল আলমিন তৌফিক দিলে কয়েকটি বিশেষ বিশেষ দরুদ শরীফের বিশেষ বিশেষ ফজিলত বিশেষ বিশেষ দরুদ শরীফের বিশেষ বিশেষ ফজিলত আছে এই সম্পর্কে আলোচনা করব বেশি বিস্তারিত আলোচনা করা যাবে না আর সমস্ত দরুদ শরীফ যে মুখস্থ করতে হবে এরকম কোনো কথা না আমরা যদি চাই বিভিন্ন অজিফা আছে অজিফার মধ্যে বিভিন্ন দরুদ আছে এই দরুদগুলো আমরা দেখে দেখেও পড়তে পারি মুখস্থ পড়লে যে সোয়াব দেখে দেখে পড়লেও সেই সোয়াব এরকম না যে দেখে দেখে পড়লে সোয়াব কমে যাবে এরকম না বরং দেখা দেখা পড়লেও সোয়াব পাওয়া যাবে এজন্য আমরা আজকে শুধু শুনে রাখি যে কোন দরুদ শরীফ পড়লে কি ধরনের সোয়াব হতে পারে যখন বান্দা দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ যখন পড়ে সংক্ষিপ্ত দরুদ আমি বলেছি বলে আসছি গত জুম্মা গত জুম্মা এর আগের জুম্মা সাল্লাহ আলাইসাল্লাম যখন আমরা রাসুল করিম সাল্লাহ আলাইসলাম নাম শুনি যেমন কেউ বলল হজরত মোহাম্মদ হুজুর সাল্লাহ নাম আসছে না হজরত মোহাম্মদ মোহাম্মদ বলার সাথে সাথে আমাদেরকে কি বলতে হবে সাল্লাহ আলাই এই দরুদ পড়তে হবে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম নাম যে বলবে সেও পড়বে যে শুনবে সেও পড়বে যখন বান্দা দরুদ শরীফ পড়ে তখন ফেরেস্তারা কি করেন এই দরুদ নিয়ে সুজা চলে যান আল্লাহ পাক আলমিনের দরবারে আল্লাহ তালার কাছে নিয়ে পেশ করেন তখন আল্লাহ পাক রাব্বুল আলমের পক্ষ থেকে বলা হয় যে যাও এই দরুদ নিয়ে আমার বান্দার কবরের পাশে নিয়ে রেখে দাও আমার বান্দার কবরের পাশে রেখে দাও এই দরুদ তার জন্য ইস্তেকবার করতে থাকবে আমি দরুদ শরীফ পড়লে এই দরুদ আমার জন্য কি করবে আমার জন্য আল্লাহ তালার কাছে মাফির দোয়া করবে ইস্তেকবার করবে মাফেরাতে দোয়া করবে যখন কেয়ামতের দিন ইমানদারের মুমিন বান্দাবান্দির আমল অজন করা হবে মিজানে উঠানো হবে তখন দেখা যাবে নেক আমল কোনো মুমিন বান্দাবান্দির নেক আমল কমে গেছে ওজনদার না তার পাল্লাটা ওজনই হয় নাই তখন হজুর সাল্লাম আলাইসাল্লাম দরুজ শরীফ লেখা একটি কাগজ পাল্লার মধ্যে রেখে দেবেন তার আমল যেদিকে আছে নেক আমল যেদিকে আছে সেখানে ওই কাগজটা রেখে দেবেন সাথে সাথে এই পাল্লা নেক আমলের পাল্লা কি হয়ে যাবে ওজনই হয়ে যাবে ওই ব্যক্তি বলবে হুজুর সাল্লাহ আলাইসলামকে যে আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক কে আপনি এত সুন্দর চেহারা আকার আকৃতি সিরাত সুরত এত সুন্দর আপনি কে হুজুর সাল্লাহ জবাব দিবেন আমি তোমার নবী তুমি যে দুনিয়াতে আমার উপর দরুদ পাঠ করেছো আজকে আমি তোমার এই নেক আমলের পাল্লায় ওই দরুদটা রেখে দিলাম এর দ্বারা তোমার আমলের পাল্লা কি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে তুমি যে আমার উপর দরুদ পড়ছো আজকে এর এটা আমি আদায় করে দিলাম এটা হলো আখেরাতের একটা হাজত গত জুমায় বলেছিলাম যে আল্লাহ পাক রাব্বুল আলমিন কি করেন দরুদ শরীফ পড়লে প্রতিদিন একশো বার দরুদ শরীফ পড়লে আল্লাহ তালা তার একশোটি হাজত পুরা করেন তিরিশটি দুনিয়ার মধ্যে আর সত্তরটি বাকিগুলা কোথায় আখেরাতে আখেরাতের একটি হাজতের উদাহরণ এই হাদিসের মধ্যে আসছে যখন ন্যাক আমলের পাল্লা আমার কি হয়ে যাবে পাল্লা হালকা হয়ে যাবে তখন এই দরু শরীফের দ্বারা আমার ওজন কি হয়ে যাবে পাল্লার ওজন ন্যাক আমলের পাল্লার ওজন বাড়ি হয়ে যাবে এক হাদিসে রসুল করিম সাল্লাহ ফরমান أيما رجل مسلم لم يكن عنده صدقة فليقل في دعائه اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات فإنها زكاة এই হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লাহ আলসাদ ফরমান যে কোনো ব্যক্তি যদি সদকা করতে পারে না দান সদকা করা আল্লাহ রাস্তায় দান সদকা করা অনেক ফজিলত অনেক ফজিলত আমরা জানি অনেক ফজিলতের কাজ সোয়াবের কাজ এখন মনে করুন কোনো মানুষের কাছে দান সদকা করার মতো অর্থ করি নাই টাকা পয়সা নাই অথবা আছে কিন্তু তার মনে চায় না কারণ টাকা যদি দান করি তাহলে তো আমার টাকা কমে যাবে আছে না এরকম মানুষ আসলে হাদিস হাদিস শরীফের মধ্যে আসছে যে সদকা যত বেশি আমি সদকা করবো এর দ্বারা সম্পদ টাকা পয়সা কমবে না বরং বাড়বে যাই হোক এখন মানুষের মন তো বুঝে না তো বলতেছে রাসুল করিম সাল্লাহ কেউ যদি সদকা করতে পারে না তাহলে সে যেন এই দরুদ শরীফ পড়ে আল্লাহ সাল্লাহ মোহাম্মদিন আবদিকা ও রাসুলিকা আলাল তাহলে সে সদকার সব পেয়ে যাবে সদকা করলে যে সব পাওয়ার কথা এই দরুদ পড়লে সেই সব পেয়ে যাবে আমরা যে নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদের মধ্যে সল্লি আল্লাহ বারিক আলা দুটা মিলে এক দরুদ এই দরু শরীফের মধ্যে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের জন্য দোয়া আছে হুজুর সাল্লাহ আলসলামের জন্য দোয়া আছে দরুদ আছে আয়াতের মধ্যে আল্লাহ পাক রাবুল সাথে ফরমান অত্যাহাদ আল্লাহ ইব্রাহিম খালিলা আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে খালিল বানিয়েছেন খলিল খলিলের অর্থ হলো বন্ধু আর হাবিব হাবিব অর্থ বন্ধু হুজুর সাল্লাম সিফত হলো হাবিবুল্লাহ হাবিব আর ইব্রাহিম আলাইসলামের সিফত হলো খালিলুল্লাহ আল্লাহর খলিল খলিলর অর্থ বন্ধু আর হাবিবের এক অর্থ হলো বন্ধু তাহলে উভয় অর্থের মধ্যে কিছুটা মিল আছে এজন্য হুজুর সাল্লাহ আলাইসলামের সাথে সাথে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের নামও এই দরুদের মধ্যে নিয়ে আসা হয়েছে এই জন্য এই দরুদের নাম দরুদে ইব্রাহিম কিতাবের মধ্যে দেখেন সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ হলো এটা দরুদে ইব্রাহিম একবার বসে আলোচনা করতেছেন যে আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে খলিদুল্লাহ বানিয়েছেন হজরত মুসা আলি সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন হজরত ঈসা আলি সালামকে কালিমাতুল্লাহ বা রুহুল্লাহ বানিয়েছেন হজরত আদম আলি সালামকে শফিউল্লাহ বানিয়েছেন এগুলো নিয়ে আলোচনা করতেছেন হুজুর সাল্লাহ আলাইসলাম হঠাৎ চলে আসলেন এখানে এসে বললেন আমি তোমাদের আলোচনা কথোপকথন আমি শুনছি কথাবার্তা আমি শুনছি হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত আদম আলাহ ইসলামকে শফিউল্লাহ হজরত মুসা আলাহ ইসলামকে কালিমুল্লাহ ঈসা আলাহ ইসলামকে রুহুল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামকে খালিলুল্লাহ বানিয়েছেন তবে জেনে রাখো ভালো করে শুনো একটি কথা আমি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে আল্লাহ পাক রাব্বুল আলমিন হাবিবুল্লাহ বানিয়েছেন এর জন্য আমি কোনো অহংকার করি না হুজুর সাল্লাম বলতেছেন এর জন্য আমার কোনো অহংকার নাই কাল কেয়ামতের দিন প্রশংসার জানটা আমার হাতে থাকবে আর হজরত আদম আলাইসাল্লাম সহ সমস্ত নবী রাসুল সমস্ত আম্বিয়াকেরাম আমার আমার জানজার নিচে থাকবেন এর জন্য আমার কোনো অহংকার নাই আমি অহংকার করি না কাল কেয়ামতের দিন সর্বপ্রথম সাফাত করে নেওয়ালা আমি হব এবং সর্বপ্রথম যে ব্যক্তির সাফাত কবুল করা হবে সেই ব্যক্তি আমি হব এর জন্য আমি কোনো অহংকার করি না কাল কেয়ামতের দিন জান্নাতের দরজা সর্বপ্রথম আমি খুলব আর জান্নাতে সর্বপ্রথম আমি এবং আমার উম্মতের যারা গরিব আছে তারা সর্বপ্রথম জান্নাতে যাবে এর জন্য আমি কি করি না কোনো অহংকার করি না আউ্বালিন এবং আখেরিন পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত মাহলুকাতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিনের নিকট সবচেয়ে বেশি সম্মানিত হলাম আমি হুজুর সাল্লাম বলতেছেন এর জন্য আমার কোনো অহংকার নাই আমি অহংকার করি না এই সমস্ত ফজিলত হুজুর সাল্লাহ আসলাম আল্লাহ তালা দান করেছেন কিন্তু হুজুর সাল্লাহ আসলাম বলতেছেন আমি কোনো অহংকার করি না আর আজকে আমরা দুনিয়ার মধ্যে কি পরিমাণ অহংকার নিয়ে আসি এক হাদিসে রসল করিম সাল্লাহ সাদ ফরমান কেউ যদি চায় কাল কেয়ামতের দিন তার আমল নামা বড় পাল্লায় মাপা হবে ওজন করা হবে বড় পাল্লায় ওজন করতে হলে আমল বেশি হতে হবে অর্থাৎ বেশি আমল নিয়ে কাল কেয়ামতের দিন সে যদি উঠতে চায় তাহলে যেন সে এই দরুদ শরীফ পড়ে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নবী মোহাম্মদিন নবীল উম্মিয়ী وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد অন্য হাদিসের মধ্যে একই রকম আরেকটি দরুদ আসছে আল্লাহুম্মা জাআল সালাওয়াতিকা বারাকাতিকা আলা মুহাম্মাদিন وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد এই দরুদ শরীফ যদি কেউ পড়ে তাহলে তার কি হবে আমল নামা বেশি হবে আমল বেশি হবে তার আমল নামা মাপার জন্য পাল্লাও বড় আনা হবে হজরত আবু দরদা রবি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস রসুল করিম সাল্লামের ফরমান أكثروا من الصلاة علي يوم الجمعة فإنه يوم مشهود تشهده الملائكة وإن أحدا لا يصلي علي إلا وردت আলাইয়া সালাওয়াতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কেউ যদি দরুদ শরীফ পড়তে চায় তাহলে জুমার দিন যেন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে জুমার দিন আলাদা এক ফজিলত কারণ সমস্ত দিনের সর্দার হলো জুমার দিন আর সমস্ত মাহলুকের সর্দার হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম তাহলে দুই সর্দার এখানে এক জায়গায় জমা হয়েছে এই জন্য এই দিনের আলাদা এক ফজিলত এই দিনের দরুদ শরীফের আলাদা এক ফজিলত হজরত আবু হরাই রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস হজুর সাল্লাহ ফরমান আসসালাত আলাইয়া নুরুন আলা সিরাতি এই দরুদ তার জন্য কি হবে নূর হবে আর কেউ যদি জুমার দিন আমার উপর আশি বার দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমেন তার আশি বৎসরের গুণা মাফ করে দিবে সুবাহান জুমার দিনের আলাদা একটা ফজিলত আছে অন্য হাদিসের মধ্যে আসছে জুমার দিন আশি বারের অনেক হাদিস আছে অনেকে বলেন আলোচনা এখন অন্যদিকে চলে যাবে যদি আমি এখন আলোচনা শুরু করি অনেকে বলে না যে হাদিসগুলো জয়ীফ তো হাদিস কোনটা জয়ীফ কোনটা সহি কোনটার উপর আমল করা যাবে কোনটার উপর আমল করা যাবে না এগুলো মহাদিস না আমরা ভালো বুঝেন তো মহাদিস না আমাদের উসুল আছে জয়ীফ হাদিস যদি কয়েকটি রেওয়ায়তে পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় কয়েকটা মিলে কি হয়ে যায় দুর্বলটা কি হয়ে যায় শক্তিশালী হয়ে যায় তখন এটা জয়ীফ থাকে না তখন এটা হাসান পর্যায়ে চলে যায় শহীদ হাদিসের একটা পর্যায়ে চলে যায় অন্য আদিসে আসছে কেউ যদি আসরের জুমার দিন আসরের নামাজের পরে জায়গা থেকে না উঠে একই জায়গায় বসে আশিবার এই দরুদ শরীফ পড়ে আল্লাহ আলা মোহাম্মদিন নাবিল উম্মি ওসাল্লিম তাসলিমা আশিবার যদি এই দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার আশি বৎসরের গুণা মাফ করে দিবেন এবং আশি বৎসরের এবাদতের সব তার আমল নামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ অন্য হাদিসে আসছে কেউ যদি আসিবার পরে এই দরুদ শরীফ আরেকটি দরুদ শরীফ আসছে তাহলে তার আশি বৎসরের গুণা মাফ হবে এই দরুদ শরীফ হলো আল্লাহ সাল্লাহ মোহাম্মদিন আবদিকা ও নাবিকা ও রাসুলিকা নাবিগিল উম্মিহি এই দরুদ শরীফ যদি কেউ কি পরে আসিবার পরে তাহলে তার আশি বৎসরের গুণা মাফ হয়ে যাবে অন্য হাদিসে আছে মান قال اللهم صل ওয়াংজিল হুল وانزله المقعد المقرب عندك يوم القيامه এই দরুদ শরীফ যদি পড়ে আল্লাহুম্মা শরীফ যদি কেউ পড়ে তাহলে ওয়াজাবাত লাহু সাফাহাতি তাহলে তার জন্য আমি নবীর সাফাত ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ সে কি পাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি পাবে অন্য হাদিসে আসছে মান ক্বালা আতা আবা সাবিঈনা কাতিবান আলফা সাবাহিন কেউ যদি এই দরুশরী পড়ে জাজাল্লাহ আন্না মোহাম্মদ মাহু আহলু সংক্ষিপ্ত এগুলো সব রেকর্ড আছে আপনারা দরুশরীর রেকর্ড থেকে শিখতে পারবেন এছাড়াও যদি আপনারা পার্সোনালভাবে আমার কাছে শিখতে চান যে এই এই দরুদ আমাকে শিখিয়ে দেন ইনশাল্লাহ আমি শিখিয়ে দেবো কিতাবে এগুলো আছে বিভিন্ন কিতাবের মধ্যে যাই হোক জাজাল্লাহ আন্না মোহাম্মদ মাহু আহলু সংক্ষিপ্ত একদম সংক্ষেপে দরুদ জাজাল্লাহ আন্না মোহাম্মদ মাহু আহলু এই দরুদ শরীফ যদি কেউ পড়ে হুজুর সাল্লাহ আলিস শরীফের মধ্যে এরশাদ ফরমান সে সত্তর জন ফেরেস্তাকে কষ্টের মধ্যে ফেলে দেবে কতদিনের জন্য আল্লাহ সবাহেন এক হাজার দিনের জন্য অর্থাৎ এক হাজার দিন সত্তর জন ফেরেস্তা এই দরুদের সব শুধু লিখতেই থাকবেন লিখতে লিখতে লিখতে লিখতে তিনি ক্লান্ত হয়ে যাবেন ফেরেস্তারা কি হয়ে যাবে এক হাজার দিন পর্যন্ত সব লিখতে থাকবে অন্য আদেশের মধ্যে আসছে কেউ যদি এই দরু শরীফ পড়ে আল্লাহ রাব্বা মোহাম্মদিন সাল্লি আলা মোহাম্মদিন وعلى آل محمد وجز محمد صلى الله عليه وسلم ما هو أهله তাহলে লেখক ফেরেস্তা যে ফেরেস্তা এই সব লিখবেন তিনি এক হাজার দিন লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে অর্থাৎ সে কষ্টের মধ্যে ফেলে দিল ফেরেশতাকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া মানে তিনি লিখতে লিখতে ফেরেশতা ক্লান্ত হয়ে গেছে এক হাজার দিন পর্যন্ত সব লিখতে থাকবে কিতাবের মধ্যে লেখেন কেউ যদি এই দোয়াটা তার দোয়ার মধ্যে পড়ে একটি দোয়ালে আনছেন লাস্টে যে এই দোয়া যদি কেউ পড়ে তাহলে সমস্ত মাহলুক আল্লাহ পাক রাব্বুল আলমিনের যে পরিমাণ প্রশংসা করলো এই দোয়া পড়লে সে ওই ব্যক্তি সেই পরিমাণ প্রশংসা করে ফেললো আল্লাহ তালার সমস্ত মাহলুক মিলে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের উপর যে পরিমাণ দরুদ পড়বে এই দোয়া যদি পড়ে তাহলে সে যেন সেই পরিমাণ দরুদ পড়ল সমস্ত মাহলুক তার নিজের জন্য যা কিছু চায় ভালো কল্যাণ এই দোয়া যদি পড়ে নেয় তাহলে সমস্ত কল্যাণ এই দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে দোয়াটা হলো আল্লাহ লাকাল হামদু কামায়াং তাহলু ফাসল্লি আল্লাহ মোহাম্মদিন কামায়াং তাহলু ওফাল বিনা মায়াং তাহলু ফাইন্না কাং তাহলু তাকুয়া ওয়াহলুল মাহফিরা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক আতা ফরমান আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন